চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ধরায় যখন দা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন তোমার খেলেছিলেন খেলার ঘর কেবল দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহির